রে বন্ধু আমরা রাঙ্গ ছোট ভাই স্কুল গেছি আমরা স্কুলে তো বলা আইয়া বললাম আঙ্গুর ভাই যদি সামনে রে অনেক

বন্ধু স্কুলের সামনে তো আইছি আগে দেখতে আর আসি আগে চল আগে দেখছি তো একটা তখন বাইক শুনি না একটা বলা পাওয়ারটা চল ভাই চল চল দেখ তো দেখছি আছে 우리 때문에 내가 니나나 몇십삼리 Thank you.